الله وبركاته الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم اتخذوا إن قوم اتخذوا هذا القرآن محجورا وقال سيد الأنام صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال شعير হরকে বাসত আমেলে সল্লু মদাম জন্নাতুল মাওয়া উরাদে হাত মকাম গর্তু খাহি গুরেলা রৌশন কুনি গিরে লাজেম সুন্নতে পায়ে গম্বরী ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما ما عاشق مولاهم हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला बजुमला जहाँ जिनकी तजल्ली से उजाला कलिमाला इलाहा কালিমার সাথে কারো শত্রুতা আছে আওয়াজ দেন আমার কথা বুঝতেছেন আপনারা কালিমার সাথে কারো শত্রুতা আছে কেউ যদি কালিমা এই কালিমাটা যদি অন্তরের অন্তরের স্থল থেকে পড়ে একিনের সাথে আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগিরা গুণা মাফ করে দেবে আপনার আমার জীবনের গুণা মাফ হয়ে যাক এটা আপনি চান কিনা কারা কারা চান দুই হাত তুলে আল্লাহ দেখা আল্লাহ আকবরের আওয়াজ নাই কি ব্যাপার মুসলমান ইমানের বেটাইয়ে তো দুর্বল হয়ে গেছে কেন যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ আকবার বলে সঙ্গে সঙ্গে ইমানের বেটারির মধ্যে ফুল চাষ হয়ে যায় সোনাল্লাহ বলে এমন একটা সময় ছিল এই আল্লাহ আকবার মানুষ স্বাধীনভাবে বলতে পারত না আমাদের পূর্ব যারা পূর্ব পূর্বসূরি যারা ইনারা এই আল্লাহ আকবার এই শব্দটা এক সময় স্বাধীনভাবে চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলতে পারতেন না ঠিক এরকম একটা সময় অতিবাহিত হয়ে গেছে কিনা জনগণের বলেন আমার নবীর জামানায় সাহাবীরা আল্লাহর নাম নিবে আল্লাহর জিকির করবে নামাজ পড়বে তসবি তাহলিল করবে রোজা রাখবে ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যারা যে বা যাহারা প্রকাশ্যে আল্লাহর নামের নাম উচ্চারণ করবে এক আল্লাহর ইবাদত বন্দি করবে লাখ উজ্জা হল আর মারাতকে লাথি মারবে তার বিরুদ্ধে আবু জাহের উদ্দিন শর্মা মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা বলরা তাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আজকে যদি কেউ আমরা আল্লাহর নামের জিকির করব আল্লাহর নামের গুরুত্ব করব আজকে যদি আমাদেরকে কেউ বাধা দিতে আসে আমরাই তাকে মাটিতে শোয়াইয়া তার বুকের মধ্যে পাউলে তার বুকের মধ্যে পা দিয়ে পাড়া দিয়া আমরাই তাকে হান্ড্রেড ফর্টি ফোর তার ফুল জারি দেবো বলেন ঠিক না বেড়ে এটাই হলো মুসলমান যারা বলেন ঠিক না বেড়ে এই জন্য দলমত নির্বিশেষে সবাই একসাথে আওয়াজ দিয়ে চিত্ত মেরে বলেন লিল্লাহে তাকবীর কি ভাই ঘুম কি ভাঙে নাই কেউ দাঁড়াবেন না এখন সামনের দিকে আসেন নাস্তিকতা নিপর্যাত দিন ইসলাম জিন্দাবাদ আসেন সামনের দিকে আসেন নাস্তিকতা নাস্তিকতা নিপাজাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজাত দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একে আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জানেন আপনারা জয় কোনো মেয়ের সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো কোনো মেয়ের চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একে তালে দাও নাস্তিকতা নিপাবজাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাবজাত দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একে আওয়াজ কদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় খেই হবে না মুসলমানরা জেগেছে জাগেন নি আপনারা জোরে বলেন যাচ্ছেন কিনা জোরে বলেন সবাই মিলে একে কালে দৌড়া স্লোগান ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন যারা বলেন ঠিক না বেঁধে এই দেশ যখন স্বাধীন হয়েছিল মুসলমানরা কোনো আওয়ামী লীগ চিনে নাই বিএনপি চিনে নাই জামাত জাতীয় পার্টি জাসদ বাসদ কিছু চিনে নাই সমস্ত মুসলমানরা একাকার হয়ে একে হাতে হাত মিলাইয়া স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে জনগণ ঠিক না বেঁধে সুতরাং এই দেশে রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এই রাষ্ট্রীয় ধর্মকে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে এই দেশকেই আমরা ভিন্ন করে দেবো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন মুসলমানের এই দেশে নাস্তিকদের খাই নাই নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই ঠিক আছে এই দেশে কে থাকতে হলে কোরআন মানতে হবে মানতে হবে কিনা যদি বলে এই দেশে কে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে যার পাত্র আওয়াজ করো সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ণ তকবীর ইসলাম ইসলাম সকলে বলেন মারহাবা মারহাবা পাপাচার থেকে মুক্ত করে জান্নাতের বাগানে আসিয়া ঢুকার তো দান করছেন শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে যখন আপনি ঢুকেই পড়েছেন আপনার আমার আমল নামায় পাঁচ শত রাকাত নফল নামাজ নফল পাঁচ শত কবুলিয়তের রাকাতের সব আপনার আমার আমল নামায় লিখে দিয়েছে আপনারা খুশি না বেজার খুশি হলে আওয়াজ কিন্তু বেশি হয় আমাদের লাগে আপনাদের অবস্থাতে কি জানি না খুশি আওয়াজ বেশি হয় না কম হয় কিন্তু বেশি করে বলেন আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি গরুদের সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদার Medina Ahmad Mustafa Muhammad Mustafa যিনি ছিলেন মানবতার হেডলাইন মানবতার হটলাইন মানবতার গাটলাইন সেই সংগ্রামী জনতা সেই মুসলমানদের হৃদয়ের স্পন্দন সমস্ত মুসলমানদের কলিজা কলিজার টুকুরা সেই মহামানবতার প্রতি সংক্ষেপে দরিদ করে সকালে বলে সাল্লাহু আবার বলেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আপনার আমার উপর আল্লাহর অজস্র রহমতের ধারা থেকে দশটা রহমত আপনার আমার উপর বর্ষিত হলো সকলে বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাং আলাইহা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আসরা কেউ যদি আমি নবী আমার প্রতি একবার দূর পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মত আর প্রতি সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দশটা রহমত নাজিল করে দেওয়া হয় আপনি খুশি হয়েছেন না বেশি হয়েছে এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই মুহূর্তে এই জান্নাতের বাগানের জন্য কবুল না করতেন এই যে যারা জান্নাতের বাগানে আসার কথা বলে বিভিন্ন দোকান পাট বান্ধবীদেরকে নিয়ে ঘুরা ঘুরে পাড়া খাওয়া বুট খাওয়া করতেছে ওইদিকে কি আছে না নাই বলেন বলেন মাহফিলের নাম করে কিছু লুচ্চ আসছে কিছু ইংলিশ শয়তান আসছে এরাই দেখুন বিভিন্ন ঝোপ জঙ্গলে হ্যাঁ কুটুর কুটুর করে বাদাম খাচ্ছে কত হুজুর কি ওয়াজ করবে মুই তো করুক শিখাতো দোয়া করুক শিখায় কি কি তাই নাকি পাক সন্তানের ওই শয়তানের খপ্পর থেকে তাকে বাসেই করে আমাদেরকে এই পবিত্র আর কোরআনের প্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা যদি সারা জীবন যদি আজকের যে মাহফিলের ভিতরে আসছি কোরআনের যে আলোচনা শুনবো একটা যে কোরআন কারিমের যে আয়াত শুনলাম এর শুকুর যদি সারা জীবন করে শেষ করতে পারবো জোরে বলুন পারবো কারণ আল্লাহর কোরআনের একটা হরফ যদি কেউ শুনে বা পড়ে মান করা হরফাম মিন কিতাবিল্লাহ হু হাসানা ওয়াল আসলে আমি হা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর কিতাব আল কোরআন এই কোরআনের যদি কেউ একটা মাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা হর সে পড়লো কিংবা শুনলো আমল করলো না সঙ্গে সঙ্গে তার আমল নামে আল্লাহ তারা দশটা মেয়েকে রেখে দিয়ে দিলেন শুভ আল্লাহ বলে এই জন্য আমরা সারা জীবন যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি শেষ করতে পারবো না আল্লাহর কোরআন যে আমি শুনতে পারলাম এ শুকুরিয়া যদি আমি বিশ্বাস করতে পারবো না কারণ হতে পারে এই কোরআনের কারণেই একটা কোরআনের আয়াত শোনার কারণেই আপনার আমার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যেতে পারে ঠিক না বেটি একটা হাদিস পড়েছি শুরুতেই আমি আপনাদের সম্মুখে সেই হাদিসটার একটু অর্থ বলে দিয়ে যাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাই এই কোরআনুল কারীম তার কিয়ামতের ময়দানে হয় তোমার পক্ষে সাক্ষী দিবে নচেত তোমার বিপক্ষে সাক্ষী দিবে এখন আপনার কাছে আমার প্রশ্ন এই কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে যদি অবস্থান করে আপনার আমার ঠিকানা কোথায় জান্নাতে না জাহান নামে আবার দিয়ে ধরে বলেন জান্নাতে না জাহান নামে ফটুয়া তো আপনারা দিলেন জাহান নামে তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ধরে বলতে হবে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ কোরআন বলছে আমি আল্লাহ পাক তোমাকে যতগুলো নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো যদি তুমি পরিসংখ্যান করো গণনা করো তোমার হায়াত শেষ হয়ে যাবে তারপরও তুমি তোমার উপর যে আমার অবতীর্ণ বর্ষিত যে নিয়ামত গুলো আছে এগুলো পশ্চিমকালও শেষ হবে যারা বলেন শেষ হবে আপনার আমার হাতে যে কলম আছে কাগজ আছে কলমের মধ্যে আমরা যদি আল্লাহর প্রশংসা হাম নাচ সেত্য সারা লিখি শেষ করতে পারবো জোরে বলেন পারবো আল্লাহ তালা বলছেন বাহারু মিদাদাল লিকালিমাতি লানাফিদাল বাহ লানাফিদাল বাহরু ولو جئنا بمثله مددا الله أكبر বলেন আল্লাহর কোরআন শুনবেন আল্লাহু আকবার করবেন ইমানের ব্যাটারির মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আপনার আমার আমলের আপনার আমার জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আমার বলতেছে মুসলমান সমাজের আমার রেডি পজিশনে থাকেন আল্লাহু আকবার বলার জন্য আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত কোরআন শেষ হলে আল্লাহু আকবার বলবেন আমার আল্লাহ বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আসবে কেমন পর্যন্ত যতগুলো মানুষ আসবে তামাম মানুষগুলোকে আপনি আমার কোরআন থেকে জানিয়ে দিন শুনিয়ে দিন বুঝাইয়া দিন আমি আল্লাহ পাগুলামিন তাদের সম্মুখে এই কোরআনকারীদের মধ্যে লম্বা চৌড়া বরং ছোট্ট খারাপটা বক্তব্য পেশ করলাম সেই বক্তব্যটা কি আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে তোমাদের উপরে যে নিয়ামত গুলো আমি আল্লাহ তালা দিয়েছি এই নিয়ামত গুলোর শুকরিয়া যদি তোমরা করো শুকরিয়া কিভাবে করবা দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো খাল বিল কুকুর ডোবা নদী নালা সাগর উপসাগর মহাসাগর রয়েছে এর পানিগুলোকে যদি তোমরা কালি হিসাবে ব্যবহার করো আর সত্যপুক আসমান সবটুকু জমিনকে যদি তোমরা কাগজ হিসাবে ব্যবহার করে আল্লাহর সুগোল এগুলো যদি লেখো লিখতে লিখতে লিখতে লিখতে পৃথিবীর মানুষ শুনে রাখো পৃথিবীর মধ্যে যতগুলো খাল বিল পুকুর ডোবা নদী নালা সাগর উপসাগর মহাসাগর এগুলোর পানিগুলো নিঃশেষ হয়ে যাবে কিন্তু আমার মানুষের সুপুরিয়া শেষ হবে না কইলেন আসতে বলে না জোরে বলবেন আসতে বলবেন কারণ জোরে বলে গুণ হবে জোরে বলে কি হবে গুণ হবে নাকি আরে একটু আর শুনে আপনাদেরকে আমার দিয়ে আল্লাহর হয় না আল্লাহর প্রশংসা করতে চাই না অথচ আল্লাহ বলেছেন যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে সুকরিয়া আদায় করো আমি নিয়ামত গুলো বর্ধিত করে দিব এই ওয়াজকে জানে না সবাই জানে কি জানে না বলেন কিন্তু মুসলমান চিন্তা করে রাখেন আজকে সৃষ্টির সেরা মানুষ আপনি আমি আজকে শ্রেষ্ঠ মাখলুকাত এই শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আপনার আমার জবান দিয়ে বের হয় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন ওই যে আপনার আমার বাড়ির ভিতরে যে চতুষ্পর্য প্রাণীগুলো আছে এগুলো রাত হয়ে গেলে গভীর রাতে আপনি আমি যখন ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যাই এই পশু পাখিগুলো এই কীট পতঙ্গগুলো এই অবলা প্রাণীগুলো আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলুন সুবাহ আল্লাহ কেমন করে শুক্রিয়া আদায় করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গরু যে আছে আপনার আমার বাড়ির ভিতরে এই যে চতুষ্পর্য প্রাণী গরু যার গোস্ত খেয়ে আসলাম আমি একটু আগে এলাকায় একটু মাহবিল উপলক্ষে একটা গরু জমা করা হয়েছে এই গরু শুনেছ এই যে গরু যে গরু খান আপনারা এটা আল্লাহ করে যে বস্তু খায় সে নেই ঠিক কিন্তু এই কেমন করে গভীর রাত হয়ে যায় ঘরের ভিতরে এই গরুটা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় এমনি ভাবে করে আলহামদুলিল্লাহ হিল্লাতি খলাক্তানি বাকারা বাকারাতুন শব্দের অর্থ হলো গরু গাভী কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা বাকারা আলহামদুলিল্লাহ সূরার পরে যে সূরাটা আসে সূরার নাম কি সূরা বাকারা বাকারা মানে গাভী আল্লাহ তাআলা বলেন এই গরুটা পর্যন্ত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ ইল্লাযী খালাকতানি বাকারা ওয়ালা খালাকতানি হিমারা হে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া গো আল্লাহ তুমি আমারে গরু বানাইছো তুমি আমারে হিমার বানাও নাই হিমার মানে গাধা তুমি আমারে গাধা বাড়াও নাই রব্বুল আলামিন আজকে যদি আমি গরু না হইয়া যদি গাধা হইতাম তাহলে সৃষ্টির সেরা মাখলুকাত তোমার মনে তো বান্ধারে আমি খেদমত করতে পারতাম না সুতরাং আমারে গরু বানাইছো আমারে তুমি গাধা বানাও নাই এই জন্য শুকরিয়া আদায় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরু কিভাবে শুকরিয়া আদায় করে গরু চিৎকার করে বলে ও রব্বুল আলামিন আমারে গরু বানাইছো আমার শরীর দিয়া তুমি এমন একটা প্রোটিন জাতীয় নির্ভেজাল পুষ্টি জাতীয় একটা খাবার নির্গত করো তার নাম কি বলেন তার নাম কি এই দুধ এই যে দুধের মতো আপনি আমি গরুকে খাচ্ছি ঘাস খাচ্ছে খড় খাচ্ছে খোল খাচ্ছে ভুসি আরো বিভিন্ন প্রকার খাবার খাচ্ছে কিনা গরু বলে কিন্তু আল্লাহ তারা এগুলো খাওয়া খাওয়ানোর পরে এই খাওয়াগুলো হজম করে করে আল্লাহ তার শরীর থেকে একদম সাদা ফটফটা নির্ভেজাল প্রোটিনযুক্ত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের খাবার সেই খাবার আল্লাহ তারা জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে খাওয়াবে সুবহানাল্লাহ এই দুধ বের করে আমাদেরকে আহ সুবহানাল্লাহ বিহামদিহি বলেন না সুবহানাল্লাহ এই গরু চিৎকার বলে রব্বুল আমার শরীর থেকে যে দুধ বের হয় এই দুধটা যখন তোমার বান্দা বান্দিরা মুখের ভিতরে নিয়ে আসে চুম্বন করে চুম্বন করার শুরুতেই তোমার বান্ধা বান্দিরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ বলে দুধ খাওয়ার কার নাম নেন আল্লাহর নাম নেন না আমরা তো আল্লাহর নাম ভুলে গেছি আল্লাহর নাম নেই না দুধ খাবেন আর চিন্তা করবেন এই দুধটা কিভাবে আসলো রান্নার নিয়ম আল্লাহ ছড়াইবে কেউ বের করতে পারবে সুতরাং এটা খাবেন আর আল্লাহর নাম নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ধরে বলেন না রবি বিসমিল্লাহির এছাড়াও দুধ খাওয়া আরো স্বতন্ত্র ভাবে দোয়া আছে যখন বিসমিল্লাহ কথা বলবেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ বলেন এই কানে ওয়াজ শুনবেন এই কানে বের করে দিবেন না এখানে ওয়াশ শুনতে আসলে ওয়াশ হয়ে যাবেন ওয়াশ শোনার পরে আমরা কি হবো ওয়াশ হয়ে যাব আমার বাস্তব জীবনের সাথে প্র্যাকটিক্যালি আমি আমল করবো আর যদি আমি শুনতে আসি দিনাজপুর থেকে মৌলানা মাহমুদুল হাসান সাইদি সাহেব এসেছেন মাহফুজুর রহমান উনি দিনাজপুরে বক্তা এসেছেন দেখি কোন বেটার থেকে কোন বেটার গলা ভালো কি এই নিয়ত যদি আসছেন আপনার ওয়াজ শুনে সব বৃথা এই জন্য ইস্তেফার পড়ে রাস্তা ধরুন হরব্বি মিনকুল্লে দম্বি ওয়া তুবিলাইহি হে আল্লাহ বোতলের রূপ থেকে তুমি এমন আমলের কথা বের করে দাও যেগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করে সামনের আমাদের যে পথ আছে দিক নির্দেশনা আছে পথ অনুযায়ী যেন আমরা আমল করে জান্নাতের রাস্তায় যেন আমরা সঙ্গী হয়ে যাই সুবাহ আমিন এই কথাটা বলতেছিলাম এই বড় পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে দিয়ে বলে আলহামদুলিল্লাহ বাবারা ওয়ালা খলাকতানি হিমারা আল্লাহ তুমি আমার গরু বানাইছো গরু বানানোর পরে রব্বুল আলমীর এই সৃষ্টির সেরা মানুষ এই সৃষ্টির সেরা মাখলুকাত মানুষ এরা আমাদের ঘরের উপর জোয়াল রাখিয়া জমির মধ্যে জমি চাষাবাদ করে তার মধ্যে তারা ওখানে বীজ ফেলায় ওখান থেকে ফল ফ্রুট বের হয় এরা আবার খায় আজকে যদি আমি গাধা হইতাম মানুষের এই উপকারটা আমি করতে পারতাম না ঠিক আছে ঠিক আছে মুসলমান আমার এই গরু দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি গরু বানাইছো তুমি গাধা বানাওনি আল্লাহ গো আমি যখন যাই হুষ্ট পুষ্ট হয়ে যাই মানুষ আমাকে যোগ করে আল্লাহ এমনি সাধারণ ভাবে যোগ করে না আমাকে যখন যোগ করার জন্য যখন নিয়ে যায় আমার কল্লার উপরে যখন ছুরি লাগায় পৃথিবীর আর কোনো ব্যক্তির নাম নেয় না বিসমিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তোমার নাম নিয়ে আমার যোগ করে রব্বুল আমারে গাধা বানাইলে আমাকে কেউ তোমার নাম নিয়ে জবগত বেঠে গরু আদায় করে মুসলমান আমার সংক্ষেপে নিয়ে আসি এদিকে এই যে গাধা আছে এই পর্যন্ত আল্লাহ দরবারে আদায় করে গাধা আল্লাহ দরবারে ঢাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ হিমারা হিমারুম শব্দের অর্থ কি গাধা বলার হিমালু শব্দ তো কি গয়াকার গয়াকার কি এই কথা পর্যন্ত আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে ওয়ালা কালবা কালবুন শব্দের এই গাধা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে মাবুদ গো তুমি আমারে কুকুর বানাও নাই তুমি আমারে গাধা বানাইছো টনকে টন তারা বোঝা আমার উপরে ছাপাইয়া দে আর এগুলোকে নিয়ে আমি তাদের গন্তব্যস্থলের মধ্যে পৌঁছাই দেই আমি যদি কুকুর হইতাম মানুষের এই সেবাটা করতে পারতাম না এই জন্য তোমার দরবারে শুক্রিয়া রে কই বলে আলহামদুলিল্লাহ এই কুকুর পর্যন্ত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাদের শুকরিয়া ধরনটা কেমন কুকুর গভীর রাতে আল্লাহ ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ ফলাক্তানি খলাকতানি কালবাহা ওয়ালা খলাকতানি খিনজিরা হে তুমি আমারে কুকুর বানাইছো তুমি আমারে শুকুর বানাও নাই আল্লাহ আমি আজকে কুকুর হওয়ার পরে আমার মালিকের খেদমত করি আমার মালিক সারাদিন ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে রাতের বেলা যখন আরামের ঘুমে যখন নিমজ্জিত হয়ে যায় ক্লান্ত শরীর লইয়া যখন মানুষ ঘুমায় তার যে ধন সম্পদ গুলো আছে তার যে সারাদিনের অর্জিত রোজগার গুলো আছে এই অর্জিত রোজগার গুলোকে আমি পাহাড়ে দেওয়ার জন্য নাইট গার্ডের ডিউটি আদায় করি নাইট গার্ডের ডিউটি পালন করি আমি যদি সুপার হইতাম মানুষের এই খেলমতটুকু করতে পারতাম না এই জন্য তোমার দরবারে শুকুরিয়া গো আল্লাহ তুমি আমারে কুকুর বাড়াইছো তুমি আমারে শুকুর বাড়াও না কিন্তু আপনি আমি আজকে আল্লাহ শুকুরিয়া আমার আপনার জীবন থেকে বের হয় না কি ঠিক না বেঁধে আজকে আমাদের এই পরিস্থিতি সম্মানিত উপস্থিতি আছেন সরাসরি কান্তুদা পেন আমার আজকের আলোচনার যে বিষয়বস্তু আমি আপনাদের সম্মুখে কোরআন হাকিম থেকে উনিশ নম্বর পাড়া কয় নম্বর পাড়া বলে সরাসরি কোরআন হাকিম থেকে উনিশ নম্বর পাড়া সুরা আর ফুরকান এই উনিশ নম্বর পাড়া আমি আপনাদের সম্মুখে সাতাশ নম্বর আয়াতে কারিমাত্র ব্যবহার করেছি কত নম্বর আয়াত আপনারা কালকে গিয়ে বাড়িতে যাওয়ার পরে এই আয়াতটা বের করবেন এই আয়াতের মধ্যে কি বলছে আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ বলছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا الله أكبر بكر أنا غادي كاين وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا হিসাব নিকাশ করবেন বিচারক যে হবেন আল্লাহ তারা সেই কেয়ামতের আদালতে এক পাশে আল্লাহ রসুল দাঁড়িয়ে যাবেন কিছু কিছু মানুষের বিরুদ্ধে কিছু কিছু এলাকার বিরুদ্ধে আল্লাহ রসুল স্বয়ং বিচার দায়ের করবেন নজমিল্লা বলেন আমাদের নবী হলেন রহমতের নবী বরকতর নবী দয়ার নবী মায়ার নবী কিন্তু সেই নবী যদি আপনার আমার বিপক্ষে যদি অবস্থান গ্রহণ করে আপনার আমার স্থান কোথায় জান্নাতে না জাহান নামে আবার দিয়ে জোরে বলেন ভাই জান্নাতে না জাহান নামে কি জন্য আল্লাহ রসুল আপনার আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন কি জন্য আপনার আমার মহল্লার বিরুদ্ধে আল্লাহ রসুল অবস্থান গ্রহণ করবেন কি জন্য দেশের বিরুদ্ধে আল্লাহ রসুল আপনার আমার দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন এর বিপক্ষে তার রসুল বলবেন হে আল্লাহ এই কোরআন তুমি আমার উপর নাজিল করেছিলে এই কোরআনের দাওয়াত যখন আমি প্রচার প্রসার করতে গিয়েছিলাম মানুষও আমাকে এই সর্বপ্রথম আমাকে একেবারে বড় বিশাল বড় একটা পাথরের টুকরা দিয়ে আমার গানের মধ্যে আঘাত করে কুপানের মধ্যে আঘাত করে আমার তকবকে একেবারে রক্ত গরম গুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছিল আবু লাহাব আল্লাহ কি আঘাত করেছিল কিনা জোরে বলেন জনগণ করেছিল কিনা শুধু তাই নয় ওই তারিখের ময়দানে আল্লাহ রসুল যখন এই কোরআনের বাণী মানুষের কাছে নিয়ে গেলেন কোরআনের বাণী নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তায়ের পাশির আল্লাহর পয়গম্বরকে তারা এরকম পাগলের মতো ছোট ছোট বাচ্চাদেরকে মেরিয়ে দিয়ে আপনার আমার নবী আপনার আমার নবীর পবিত্র চেহারা মুবারকের ভিতরে তারা রক্তে রঞ্জিত করেছিল ইতিহাসের বর্বরতা সাক্ষী হিসাবে আজও সেটা লিপিবদ্ধ আছে যখন ঠিক ঠিক কি কারণে এই কোরআনের দাওয়াত হওয়ার কারণে সম্মানিত উপস্থিতি এখন আমরা শুনি এই আয়াতের তর্জমা ওয়াকাল আর রসুল কিয়ামতের ময়দানে বলবে ওয়াকাল আর রসুল ইয়া রব্বি আমার নবী বলবে হে রব ইন্না কওমি তাখাদু নিশ্চয় এই এলাকার নাম কি করে বলেন মোহনপুর আল্লাহ রসুল বলবে হে আমার রব নিশ্চয় এই মোহনপুর এই গোবরপুর এই ফুলবাড়ি কুরআন মাহজুরা তারা অপরিত্যক্ত একটা বস্তু মনে করত বলেন কোরআনুল কারিমকে পরিত্যক্ত বস্তু মনে করত এই কোরআনুল কারিম এটাকে কি যেখানে সেখানে যেখানে সেখানে এটার কোনো প্রয়োজন নাই এটার কোনো কি নাই দাম নাই পরিত্যক্ত বস্তু অর্থাৎ যেটাকে আমরা ফেলাই দেই এইরকম বস্তু মনে করতো আজকে আমাদের সমাজে এরকম নাই জোরে বলেন জোরে বলেন নাই আজকে আপনার বাড়িতে ভাই যান জায়গা হয় আপনার আমার বাড়ির ভিতরে আজকে ওই শোকেশটা রাখা হয় ফ্রিজটা জায়গার রাখা হয় কিন্তু এই পুরানো তারিমকে রাখার জায়গা হয় না এটা বারান্দার মধ্যে রেখে দিয়ে আসে কে আসে না নাই শুধু তাই নয় এই কোরআন কারিম আজকে আপনার আমার কাছে একটা পরিত্যক্ত বস্তু পরিণত হয়ে গেছে এই কোরআনকে কোনো মূল্যায়ন করি না কোরআনকে কোনো দাম দেই না আজকে এই কোরআন কারিমের যে গায়ের যে জামাটা গেলাপটা এটা আমরা লাগাই কিভাবে আমার আপনার বাপ মারা গেছে দাদা মারা গেছে ওই যে চাচা চাচি মারা গেছে কাপড়ের কাপড় বাঁচছে এটা দিয়ে কোন রকম কোরআন কারিমটাকে আমরা পেঁচাইয়া রাখি দিই ঠিক না বেঠিক অথচ আমার গায়ের মধ্যে আছে পাঁচশত টাকার গোসের কাপড় সাড়ে পাঁচশত মাইক্রো ফ্রাস ফ্রাস কাপড় পরে আমি আজকে ঘুরতেছি আর আল্লাহর কোরআনের গায়ের মধ্যে আমার একশো টাকা গোস বা পঞ্চাশ টাকা গোস বিশ টাকা গোসের কাপড় জুটে না ওই যে মানুষ মারা গেছে ওই মরে যাওয়ার যে কাপড়ের কাপড়টুকু বেঁচে গেছে ওটা দিয়ে আপনি আমি আজকে কোরআনকে ঢাকাইছি ঠিক না বেঠিক জোরে বলেন পরিত্যক্ত বস্তু বলে বলেছি অথচ এই কোরআন কারিম এটা এমন একটা সম্মানিত কিতাব একে যে মাথার মধ্যে রাখবে আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে একদম মাথার উপরে উঠাইবেন সুবাহ বলেন আর এই কোরআন কারিমকে যে পরিত্যক্ত মনে করবে ডাস্টবিন মনে করবে অযথা মনে করবে ময়দানে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে আল্লাহ দরবারে বিচার দায়ের করবেন নাউজুবিল্লাহ বলেন আজকে এই কোরআনুল সম্মান কোথায় এমন একটা সময় আসছিল যে সময় মানুষরা কোরআনুল কারিমকে ইজ্জত করার কারণে গোটা পৃথিবীতে মুসলমানদের ইজ্জত আর দাম বেড়ে গিয়েছিল ঠিক আছে ঠিক যারা বলেন আজকে কোরআনের দাম নাই আজকে আপনি আমি কোরআন থেকে পিছিয়ে চলে গেছি অনেক দূরে চলে গেছি যার কারণে কাফের নাস্তিক বেমারা প্রত্যেক দিন মুসলমানদের উপর আঘাত করতেছে মুসলমানদের পরিবার উপর আঘাত করতেছে যারা বলেন ঠিক না বেটি এই যে কিছুদিন আগে এই বাংলার জমিনে ঘোড়া জেলার ভিতরে আপনার আমার নবীকে নিয়ে বাজে প্রযুক্তি করলো খারাপ ভাষায় কাটি নামাজ করলো জোরে বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় আমাদের মতো দিনী ভাইরা এর প্রতিবাদ করতে গিয়ে তারা গুলি খেয়ে তারা শাহাদত গ্রহণ করলো শুধু তাই নয় এই কোরআন কারিমের সংরক্ষিত জায়গা যে বাবরি মসজিদ ধরবে শত শত বছর পর্যন্ত মানুষরা এই কোরআন কারিম যে জায়গার মধ্যে বসে তালবাদ করত ওই জায়গাতে আজকে ওই সমস্ত ওই সমস্ত শিরিকবাদীরা ওই সমস্ত খোলাগ্রহীরা আজকে ওই জায়গার মধ্যে এক আল্লাহকে বাদ দিয়া রাম রহিমের এরকম তারা ওই মন্ডপ তৈরি করে ওখানেও তারা আজকে কোরআনকে লাঞ্ছিত করলো চলে আমরা ঠিক না বেটি কিন্তু মুসলমান আমরা আজকে বসে আছি এর কোনো প্রতিবাদও করতেছি না কি ঠিক না বেটি যারা বলে আজকে আমাদের এই অবস্থা মুসলমান দৃষ্টান্তমূলক জমিনের মধ্যে এমন একটা শাস্তি দিয়েছে যার চিত্র আমি আপনাদের সম্মুখে তুলে ধরব এই যে দুই মধ্যে একটা ঘটনা ঘটে গেল মর্মান্তিক ঘটনা বলবো নাকি জোরে বলেন বলবো নাকি এই মুসলমান বাবাজিরা আমার খুব এরা কান খাড়া করে শোনেন ওই তুরস্কের জমিনের মধ্যে একটা বিশাল বড় নদী সাগর সাগরের পাড়ে সুন্দর করে একটা আর্মিদের একটা ক্যান্টনমেন্ট গড়ে তুলেছিল ওই ক্যান্টনমেন্টের ভিতরে যারা জেনারেল আর্মি ছিল যারা অবসর প্রাপ্ত এরকম তিরিশ জন জেনারেল তিরিশ জন আর্মিকে তারা সংবর্ধনা দেওয়ার জন্য আমেরিকা থেকে তিরিশ জন আর্মি নিয়ে আসলো কয়জন আর্মি তিরিশ জন আর্মি নিয়ে আসলো আর তুরস্ক অবসরপ্রাপ্ত তিরিশ জন আর্মিকে কি দিবে সংবর্ধনা দিয়ে বিদায় দিয়ে দিবে শুধু তাই নয় স্বাগতিক দেশ হিসাবে ওই তুরস্কের ভিতর থেকে পঞ্চাশ থেকে ষাট জন বড় বড় আর্মির অভিযান নিয়ে আসা হলো শুধু তাই নয় এই যে ইসরায়েল মুসলমানদের শ্রেষ্ঠ আজকে মুসলমানদের সবচাইতে জঘন্যতম শ্রেষ্ঠতম যে শত্রুতার ভূমিকা পালন করে যায় ইহুদিরা ওই ইহুদিরা ওখান থেকে আসলো এরকম পঞ্চাশ জন জেনারেল ইতিহাস সাক্ষী আমার কাছে বই আছে ও মুসলমান বাবাজিরা আমার এই বইয়ের ভিতরে কি ওখান থেকে সংবর্ধনা দিয়ে দিবে মুসলমান বাবাজিরা আমার কালো রাত চতুর্দিকে একদম আলোকসজ্জা করেছে বাতি জ্বালাইছে ও মুসলমান বাবাজিরা আমার এরকম এই জমকালো অনুষ্ঠানের ভিতরে ওই সমস্ত জেনারেলদেরকে যখন মদ্যপান করতে দেওয়া হলো তারা মদ পান করলো শুধু তাই নয় বিভিন্ন দেশ থেকে আগে দুই আগে দুই নক্ষত্রকে ভাড়া করে নিয়ে ওই জায়গার মধ্যে উলঙ্গ ভাবে উদ্যম হয়ে তারা নাচ করতে শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ বলেন মুসলমান বাবাজিরা আমার বুঝাইতেছি কোরআন কারিমকে অপমান করলে কি অবস্থা হয় এই মুসলমান বাবাজিরা আমার নাস্তিক বেদিনরা ওই জনতার অনুষ্ঠানের ভিতরে মদ্যপান করার পরে উলঙ্গ অবস্থায় মেয়েদেরকে নিয়ে যখন উল্লাস করা শুরু করে দিয়ে দিল এমন সময় শয়তানের মাথার মধ্যে একটা ওদের ওই শয়তানদের ভিতরে শয়তান পেশাব করে দিয়ে দিল একটা বুদ্ধি দিয়ে দিল ইসরায়েলের একজন খ্রিস্টান ইসরায়েলের একজন মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো সে বলছে কই তোমরা তুরস্কের মানুষ মুসলমান তোমরা কে আসো একজন ক্যাপ্টেন ডাক দিয়ে বলছে বলেন জাহাপানা মেহমান কি হয়েছে আপনার কি চান কি খেদমত করতে পারি বলো নিয়ে আসো তোমার আল্লাহর কোরআন নাউজুবিল্লাহ বলেন ক্যাপ্টেন ডাক দিয়ে এটা তো মোদের আসল এটা তো আসল বলে না না আমি যেটা বলছি তুমি নিয়ে আসো একটা কোরআন নিয়ে আসো কি করবে ভাই যান অভিযানের কথা তো শোনাই লাগবে ঠিক না জেনারেলরা হুকুম করেছে ক্যাপ্টেনদেরকে হুকুম মানায় লাগবে সেই ক্যাপ্টেন নিয়ে গেল আল্লাহর কোরআন বলে বের করো চোদ্দ পারা সুরা হিজর সুরা হিজর বের করলেন বের করার বলে বলছে পড়ো তুমি এই একটা না الذكرى وإنا له لحافظون أسنا ناي যেনারে আয়াত করলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবার ক্যাপ্টেন জেনারেল ডাক দিয়ে বললেন এই আয়াতের অর্থ বলো ক্যাপ্টেন ডাক দিয়ে বলেন আমি অর্থ জানি না আমি তো লেখাপড়া করি নাই আমি সাধারণ একজন মুসলমান কোন রকম কোরআন তারিম তেলবাদ করতে পারি এই মুসলমান বাবাজিরা আমার ওই ইহুদির বাচ্চা ওই জনের ডাক এই আয়াতের অর্থ আমি জানি তোমরা শুনো বলে কি আয়াতের অর্থ বলে এই আয়াতের ভিতরে তোমাদের মুসলমানদের মুসলমানদের আল্লাহ বলেছেন আমি কোরআন নিজেই নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি সুবাহ আল্লাহ বলে কোরআন কে নাজিল করেছে বলেন কে করেছে এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আজকে পৃথিবীর মানুষ মনে করে যে এই কোরআন আজকে মুখের ফুটকার দিয়ে এই কোরআনের জ্যোতিকে এই কোরআনের আলোকে আমি নিভেই দিব কি পারবে ভাইজান হ্যাঁ। এই যে বাঘ চলতেছে এখানে বিদ্যুৎ বৈদ্যুতিক বাঘ আপনারা গোটা দিনাজপুর করে নয় বরং গোটা পৃথিবীর মানুষ যদি এসে এই বাঘগুলোকে যদি কুকারান এই বাঘগুলো নিবে হ্যাঁ। জোরে বলতে নিবে হ্যাঁ। এই বাঘগুলোকে নিবার জন্য মেন সুচ যেখানে কারেন্টের সুচ আছে সেখানে গিয়ে অপকর লাগবে ঠিক না ঠিক জোরে বলেন ঠিক এই কোরআনুল কারিমের আলো আল্লাহ তারা নিজেই চলাইয়া রাখছে এর সুর একমাত্র আল্লাহর কাছে আল্লাহ কারিহাল কাফিরুন মুসলমানদের ভিতরে এরকম কতগুলা লোক আছে এরা কোরআন শুনতে ভালোবাসে কোরআন তেলাওয়াত করতে ভালোবাসে কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু কোরআন মানতে চায় জোরে বলেন আছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন বাস্তবায়ন হোক এরা চায় জোরে বলেন আছে এই মুসলমান কুদরতের হাত দিয়ে জড়াইয়া রাখছে পৃথিবীর মানুষ তোমরা ইচ্ছা করলে মুখে ফুৎকার দিয়ে এর আলোটাকে নিভাইতে পারবা না এর আলোর মেন সুদের দায় দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ বলেন মুসলমান আমি কোরআন নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি দেখি তোমার আল্লাহ কেমন করে এই কোরআনকে সংরক্ষণ করে মুসলমান বাবাজিরা আমার এই জেনারেল ইহুদি কোরআনটা বের করে একটা করে পাতা ছিঁড়ে আর উদ্যমে তারা খাওয়ার নারীদেরকে বিলাস করার পরে উলঙ্গ সামনে এই কোরআনুর কবিগুলো ছিটাইয়া ছিটাইয়া দিচ্ছে না হুজবিল্লা বলেন এ মুসলমান বাবাজিরা আমার ওখানে যে ক্যাপ্টেন ছিলেন তুরস্কের যে ক্যাপ্টেন ছিলেন মুসলমান সে খড়গুলো হাতটা চেপে ধরেছে জনাব এটা আপনি কি করেন এটা তো আল্লাহর কোরআন এটার উপর যদি আপনি বেগ যদি করেন এটাকে দিয়ে যদি আপনি খেলা রং তামাশা করেন আমরা মুসলমানরা সহ্য করতে পারবো না আমাদের কলিজার মধ্যে লাগে বলে রাখো তোমাদের কলিজার ভিতর আমার কিছু যাই আসে না আমি শুধু দেখতে চাই যে এই কোরআনের হেফাজতকারী আজকে কোথায় মুসলমান বাবাজিরা আমার কিতাবের ভিতরে লিখছে এই ক্যাপ্টেন এই অবস্থা দেখার পরে আরো এলাকার যে ওই দেশের যে জেনারেল ছিল তিরিশ জন তিরিশ জন জেনারেলদেরকে হাত ধরে পাও ধরে বলতেছে দেখেন দেখেন আমরা আজকে তাদেরকে আহ্বান করে আমাদের দেশের মধ্যে নিয়ে আসলাম এই অনুষ্ঠানের মধ্যে দেখেন দেখেন তারা কি কাজ করতেছে আল্লাহর কোরআনকে তারা অপমানিত অপদস্থ করতেছে হয় আপনারা একটু বাধা করেন এরা ডাক দিয়ে বলে মেহমানদের যা খুশি তাই করবে এখানে আমাদের বাধা তোমার কিছু নাই তোমার যদি সহ্য না হয় তুমি এখান থেকে চলে যাও ও মুসলমান বাবাজিরা আমার এই জেনারেল এই ক্যাপ্টেন এই মুসলমান ইমানদারওয়ালা ভারাক্রান্ত হৃদয় লইয়া আল্লাহ চিৎকার দিয়া ওই চমুক অনুষ্ঠান থেকে বের হইয়া দৌড় মারতেছেন আরেকজন খপ করে পিছন দিকে তাকে গাওটা টেনে ধরেছেন জামাটা টেনে ধরেছেন যে তুই কই যাস কই পালাস বলে আমি এই জন্য পালাচ্ছি যেখানে আল্লাহর কোরআনকে অপমানিত করা হচ্ছে আল্লাহর কোরআনকে মানুষের পদতলে পদপিষ্ট করা হচ্ছে এই জায়গার মধ্যে অবশ্যই আল্লাহর গজব আসবে আমি থাকতে চাই না এই জেনারেল দৌড় মেরেছেন ক্যাপ্টেন দৌড় মেরেছেন মুসলমান বাবাজিরা আমার কিতাবের ভিতরে লিখছে এই ডাক্তার যত যুগের যত দৌড়ায় আর তার পিছনে পিছনে সমস্ত জমিনটা ওই গোটা জায়গাটা আল্লাহ তারা তুরস্কের ভিতর থেকে সাগরের ভিতর থেকে এমন বিশাল বড় একটা ভূমিকম্প নিয়ে আসলেন একটা গজব নিয়ে আসলেন ওই গোটা অনুষ্ঠানটাকে একেবারে মাটির নিচে পানির ভিতরে ঢুকাইয়া দিয়ে দিলেন শুধু তাই নয় তুরস্কের ভিতরে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোক মারা গেল এই কোরআনের সঙ্গে যদি কেউ বেহাত্তমি করে এর কোরআন শাস্তি আল্লাহ দে কে রে ধরে বলেন হ্যাঁ? আল্লাহ দে কিন্তু এই কোরআনের সঙ্গে যদি আপনার আমার বন্ধুত্ব হয়ে যায় তাহলে এই কোরআন কারিম তার কেমন ময়দানে আপনার আমার সুপারিশ গ্রহণ করে আপনার আমার বিপক্ষে আল্লাহ দরবারে ঝগড়া করে এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আল কুরআন হুজ্জাতুল্লাহ আলাইহি কোরআন আপনার আমার পক্ষে নচের বিপক্ষে তার কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে